আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে এতে ঘর ছাড়া হয়েছেন প্রায় বারো হাজার রোহিঙ্গা আগুনের সূত্রপাত কিভাবে তা জানা না গেলেও সন্দেহভাজন এক যুবককে আটক করেছে বলে জানিয়েছে আর্ট এপিবিএনের সিনিয়র সহকারী police super Faruk Ahmed fire service জানিয়েছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এটি নির্ধারণে সময় লাগবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে তবে সবকিছুর আগে গুরুত্ব দিয়ে জানতে হবে আগুনের আশ্রয়হীন হয়ে পড়া রোহিঙ্গাদের মাথা গোজার ঠাঁই এবং খাবার ও পানির সরবরাহ প্রাথমিকভাবে আশেপাশের ক্যাম্পগুলোর কমিউনিটি সেন্টার ও লার্নিং সেন্টার সহ বিভিন্ন কেন্দ্রে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে সেখানে শুকনো খাবার রান্না করা খাবার এবং পানি সরবরাহ করা হচ্ছে গত বছরের বাইশে মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা গিয়েছিল পনেরো জন রোহিঙ্গা তখন দশ হাজারের মতো বসতঘর পুড়ে যায় ওই বছরের দোসরা জানুয়ারি উখিয়ার বালুখালী বিশ নম্বর ক্যাম্পে জাতিসংঘ অভিভাষণ বিষয়ক সংস্থা আইওএম পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে ওই বছরের নয় জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামের একটি শরণার্থী শিবিরে আগুনে প্রায় ছশো বসতঘর পুড়ে যায় এছাড়াও বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ঘটে রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার পৌরসভার সকল সমাজপতি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন মেয়র মুজিবুর রহমান পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফিরে গতকাল সন্ধ্যায় পৌর ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সমাজপতিদের সহযোগিতা পেলে এই কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে পরিণত করা সম্ভব চলমান কাজগুলো শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী কক্সবাজার হবে সুইজার সুইজারল্যান্ডের জুরিখের মতো একটি সুন্দর শহর কাউন্সিলর এম এ মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী magistrate Sarwar Salam panel mayor Helal Uddin Kabir বক্তব্য রাখেন আত্মসমর্পণ করা তেতাল্লিশ জলদস্যুকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি অবশেষে বাস্তবায়িত হয়েছে দু সালের বিশে অক্টোবর মহেশখালীতে র্যাবের হাতে আত্মসমর্পণ করা তেতাল্লিশ জলদস্যুর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে তবে খুন ধর্ষণ ও অগ্নি সংযোগের মামলা প্রত্যাহার হয়নি গত বারোই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শাখা এক কর্তৃক কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে প্রেরিত মামলা প্রত্যাহার সংক্রান্ত পত্রমূলে গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুইয়ের বিচারক এই মামলা প্রত্যাহারের আদেশ দেন পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানিয়েছেন মামলা প্রত্যাহারের মাধ্যমে সরকারের দেওয়া প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন হয়েছে টেকনাফে তিরিশ হাজার পিস ইয়াবার ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব গতকাল বিকেলে র্যাব পনেরো নীলা চৌধুরী পাড়ায় হোন্ডা সহ ওই মাদক কারবারিকে আটক করে আটককৃত মাদক কারবারি জাহাঙ্গীর আলম নীলা পূর্ব পাড়া আবু সামার পুত্র রামুতে দাফনের তিন মাস পর আদালতের নির্দেশে এক নবজাতকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে গতকাল জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলবীর কাটা মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে নবজাতকের লাশ উত্তোলন করেন উত্তোলনকৃত কন্যা শিশুটি স্থানীয় নূর মোহাম্মদ ও আমেনা বেগমের পঞ্চম সন্তান নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন মামলার অগ্রগতির জন্য কবর থেকে নবজাতকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে ময়না তদন্ত শেষ শেষে লাশ আবারও পুনঃদাফন করা হবে মামলার এজাহার সূত্রে জানা যায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কামালউদ্দিন গং নূর মোহাম্মদের স্ত্রীকে পেটে আঘাত করলে তার স্ত্রীর গর্ভে থাকা ছ মাসের সন্তান মৃত প্রসব হয় এ ঘটনায় গত সাতাশে ডিসেম্বর মৃত ফারুক আহমেদের পুত্র নূর মোহাম্মদ বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করে মোহাম্মদ আনাস নামের এক কিশোরকে হত্যার দায়ে সোহেল নামক এক আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত একই সাথে এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ